মিমি হঠাৎ লক্ষ্য করল কেউ মাঠ পেরিয়ে বাসঝাটার দিকে যাচ্ছে মিমি আরেকটু ভালোভাবে লক্ষ্য করেই দেখল ছেলেটা আর কেউ নয় স্বয়ং রাহুল রাহুল অন্য মেয়েকে পছন্দ করে তা সে মিমিকে বললেই পারত সে এমনিতেই সরে পড়ত পাশঝাটার কাছে চলে গেল নিজেকে একটু আড়াল করে মিমি ভালোভাবে তাদের কাজকর্ম দেখল মেয়েটি রাহুলের কাঁধে মাথা রেখে বসে আছে মিমি লুকিয়ে লুকিয়ে রাহুল আর সেই মেয়েটির কথোপকথন শুনতে শুরু করলো তুমি ওই মেয়েটিকে মেরে ফেলো তারপর আমরা একসাথে সারা জীবন থাকতে পারবো না তা কি করে হয় মনে হয় তাকে বুঝিয়ে বললেই সে মেনে যাবে এটুকু বলতেই মেয়েটি রাহুলকে ঠেলে মাটিতে ফেলে দিল তারপর তার বুকে উঠে বসল এবার মিমি মেয়েটির চেহারা দেখতে পেল অর্ধেক পোড়া চেহারা মেয়েটা রাহুলের বুকে উঠে রাহুলের বুকে তার নখ পিধিয়ে দিল আর কর্কশ কণ্ঠে বলল রাহুল বেহুশ হয়ে পড়ে তারপর মেয়েটা মিমির দিকে এগিয়ে আসে মিমি সেই মেয়েটাকে তার দিকে এগিয়ে আসতে দেখে সেও বেহুশ হয়ে যায় মিমির যখন চোখ খুলল তখন সে নিজেকে একটা ঘরে আবিষ্কার করলো কিছুক্ষণ পর সে বুঝতে পারল সে রাহুলদের বাড়িতে মিমিকে মিমির মা এসে বলল যে তারা মিমি আর রাহুলকে কিভাবে উদ্ধার করেছে মিমি যখন মাঠ পেরিয়ে যাচ্ছিল তখন রিয়া মিমিকে দেখে ফেলে মিমির আসতে দেরি হওয়াতে রিয়া সকলকে নিয়ে ওইখানে যায় যখন তারা পৌঁছায় তারা সেখানে গিয়ে অবাক হয়ে যায় দেখে রাহুলও সেখানে বেহুশ হয়ে পড়ে আছে যা হোক এ পর্বে তারা বেঁচে গেছে পরের দিন তুর্য আসে মিমি তাকে সমস্ত কথা খুলে বলে মিমির কাছ থেকে সব কিছু শুনে সে বলে মিমির ভাগ্য ভালো ছিল যে সে বেঁচে গেছে তখন তুর্য রাহুলের কাছে যায় সে রাহুলকে ওই কালো শক্তির হাত থেকে মুক্তি দিয়ে রাহুলের সাথে কেন এমন ঘটেছে তা জেনে নেয় এসে সব মিমিকে খুলে বলে সেদিন যখন রাহুলের বন্ধুরা ওই জন্তুটাকে দেখে রাহুলকে ফেলে চলে এসেছিল তখন রাহুলও দৌড় দিতে যাবে এমন সময় সে পেছন থেকে তীব্র এক আলো দেখতে পেল রাহুল একটু কাছে যেতেই দেখে এক সুন্দরী নারী সেখানে দাঁড়িয়ে আছে তাকে দেখে রাহুলের দু চোখ জড়িয়ে যায় সেদিন রাহুলের সাথে তার পরিচয় হয় মেয়ের নাম নেহা নদীর পাশের একটি বাড়িতে থাকে পরের দিন বিকেলে রাহুল আবার সেখানে গেলে মেয়েটির সাথে তার দেখা হয় এভাবে আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে যায় অন্যদিকে ঠিকমতো অফিস না করায় তার চাকরিটা চলে যায় কিন্তু তাতে রাহুলের কোনো আক্ষেপ ছিল না কেননা সে একটা কাজ পেয়ে গেছে তা হলো প্রত্যেক দিন মেয়েটার সাথে দেখা করা আর গল্প করা মেয়েটির জীবনে গল্পগুলো অত্যন্ত বেদনাদায়ক ছিল তারা একটা ভেলা তৈরি করে নিয়েছিল যাতে নদীপথে চলাচল করা যায় একদিন রাহুল তার এক বন্ধু জাহিদকে সাথে নিয়ে গিয়েছিল জাহিদ নেহাকে দেখে ভয় পেলেও মুগ্ধ হয় এরপর জাহিদও সেখানে যাওয়া আসা শুরু করে রাহুল জাহিদকে বাঁশঝাড়ের দিকে যেতে না করলেও জাহিদ সেখানে নিয়মিত যেত এরপর একদিন জাহিদ নিরুদ্দেশ হয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি একদিন রাহুলের মাথায় আসে যে নেহা তো তাকে একদিনও তার বাড়ি দেখালো না এর মধ্যে ঝড় বৃষ্টি এসে তাদের ভেলাটা ভেঙে দিল তবুও রাহুল নদীর পারে যেত কিন্তু দুদিন ধরে নেহা আসছিল না তাই রাহুল নেহার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে বিভিন্ন পথ ঘুরে নেহাদের বাড়ির দিকে যায় কিন্তু সেখানে গিয়ে যা দেখে আর যা শুনে তাতে তার পায়ের তলা মাটি সরে যায় যেই ঘরের ঠিকানা নেহা দিয়েছিল সেখানে একটা পোড়া ঘর ছিল আর আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করে রাহুল জানতে পারে প্রায় এগারো কি বারো বছর আগে ওই ঘরে একটা পরিবার থাকতো পরিবারের তিন সদস্য বাবা মা আর নেহা একদিন নেহার বাড়িতে আগুন লেগে বাড়িটি পুড়ে যায় নেহার বাবা মা সময় মতো বের হয়ে আসতে না পারায় তার আগুনে পুড়ে মারা যায় নেহা তখন স্কুলে ছিল স্কুল থেকে যখন সে ফিরে আসলো তখন সব শেষ নেহা একা হয়ে পড়ে এরপর প্রায় রাতেই নেহা ওই পোড়া বাড়িতে যেত তার বাবা মার স্মৃতি রোমন্থন করতে কিন্তু এলাকার কিছু বখাটে ছেলেরা তার এই একাকিত্বের সুযোগ নেয় কি খুকি হারাইয়া গেছো নাকি এদিকে আসো আমার কাছে অনেক চকলেট আছে <laughs> আর এলাকায় রটে গিয়েছিল নেহা অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত রাতে নেহা ওই বাড়িতেই সব কুকর্মগুলো করে নেহা এই অপবাদগুলো নিতে পারছিল না তারপর একদিন নেহা নদীর ধারের বাঁশঝাট্টার কাছে তেঁতুল গাছটায় ফাঁস দিয়ে মারা যায় পুলিশি ঝামেলা এরাতে মেয়েটির লাশ পুড়িয়ে ফেলা হয় আর তারপর থেকে কিছুদিন পর্যন্ত গ্রামের মানুষদের নিশিরাতে কেউ ডেকে নিয়ে যেত যে যেত সে আর ফিরে আসতো না এমনকি তার লাশটাও পাওয়া যেত না সকলে বলতো এ নাকি নেহার কাজ তাই একজন ভালো ওঝা এনে তারা গ্রামটি বন্ধ করে দেয় তবে বিষয়টি হলো গ্রামের ভেতরে মানুষ যদি খুনোখুনি করে তাহলেও ওই বন্ধন ভাঙবে না কিন্তু গ্রামের বাহিরে যদি কেউ এই এলাকায় আসে এবং কাউকে মেরে ফেলে বা বাহিরের কারো এই গ্রামে এসে মৃত্যু হয় তবে এই বন্ধন ভেঙে যাবে এসব শুনে রাহুল যেন বড় একটা শখ খায় এতদিন সে যার সাথে প্রেম করেছিল সে মানুষ না এক অতৃপ্ত আত্মা রাহুলকে সে দাবার গুটির মতো ব্যবহার করেছে মাত্র সে ওই দিনের পর থেকে আর নদীর তীরে যায়নি আবার শহরে গিয়ে নতুন চাকরির খোঁজ করে একটি চাকরি পেয়েও যায় তখন মিমির সাথে রাহুলের বিয়ের কথা চলছে রাহুল অফিস থেকে বিয়ের জন্য ছুটি নেয় মিমিরা আসার দশ দিন আগে থেকে এসে ছুটি নিয়ে নিয়েছিল প্রথম দিন রাতে রাহুল তার ঘরে শুয়েছিল তারপর কান্নার আওয়াজ শুনতে পায় কিন্তু বাইরে গিয়ে কিছু দেখতে পায় না কিন্তু হঠাৎ কেন যেন সে ওই নদীর পাড়ে যাওয়া শুরু করে সে নিজে চলছে না কেউ তাকে ঠেলে নিয়ে যাচ্ছে তার বোঝার বাকি রইল না এটা কার কাজ বাঁশঝাড়ে গিয়ে পৌঁছানোর পর তার দেহের উপর তার নিয়ন্ত্রণ আসে সে ভালোভাবে চারিদিকে দেখে কিন্তু আশেপাশে কিছুই নেই ঠিক তখনই তার চোখ পড়ে তেঁতুল গাছটার দিকে সেখানে নেহা ঝুলে আছে ঘাটটা একদিকে ঘুরানো মনে হয় ভেঙে গেছে সে রাহুলকে দেখে একটা ভয়ানক হাসি দিল এসে দেখলো নেহার পাশে তার বন্ধু জাহিদের লাশও ঝুলছে নেহা তখনও হেসেই চলেছে কি ভয়ানক এক হাসি নেহা হঠাৎ হাসি থামিয়ে বলল কি রাহুল তোমার বন্ধুরা বলছে যে তুমি নাকি আমাকে ভালোবাসনি কখনো রাহুল কিছু বলতে পারছিল না শুধু তাকিয়ে দেখছিল সে তো সত্যি সত্যি নেহাকে ভালোবেসেছিল কিন্তু নেহা তো তাকে কেবল ব্যবহার করে গেছে তোকে নেহা তাকে সেখান থেকে চলে যেতে বলে রাহুল সেখান থেকে চলে যাবে তখনই সে দেখল গাছটার গোড়ায় আরো কয়েকটা ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে তারপর থেকে রাতের বেলা রাহুলের দেহের উপর রাহুলের কোনো নিয়ন্ত্রণ থাকে না নেহা রাহুলকে টেনে নিয়ে যায় আর তাকে দিয়ে যাচ্ছে তাই কাজ করায় রাহুল সবই দেখছে সবই বুঝছে কিন্তু কোনো প্রতিবাদ করতে পারে না তার দেহের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই মিমি সব শুনে থ হয়ে বসে থাকলো একটা মেয়ের সাথে কতটা অন্যায় হলে পুরো গ্রামের মানুষকে মারার ইচ্ছা জাগে তা নেহার গল্প না শুনলে বোঝা যেত না আবার এটাও বোঝা যেত না একটা আত্মা কতটা ভয়ানক হতে পারে তারপর মিমি দুর্যোগে বলল এখনো কি রাহুলের কোনো সমস্যা হবে এটা সঠিক বলা যাচ্ছে না তবে ততক্ষণ সমস্যা হবে না যতক্ষণ না রাহুল তার শরীরের বন্ধন নিজে থেকে ভাঙছে তোর যে আরেকটা কি যেন বলতে গেল কিন্তু বলল না তারপরে কিছু না বলেই সেখান থেকে চলে যায় যে ছেলের সাথে কাল বাদে পশু তার বিয়ে তার সাথেই এমন হলো কেন তার উত্তর মিমির অজানা মিমি ঘটনার ঘোর প্যাচ কিছুই বুঝতে পারছে না আস্তে আস্তে সে ঘুমিয়ে পড়ে হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ আসে মিমি ঘুম থেকে উঠে পড়ে সে তার মোবাইল ঘড়ির দিকে তাকায় সাড়ে তিনটা বাজে এখন আবার কি আসলো এই চিন্তা নিয়ে এসে দরজা খুলে কিন্তু দরজা খুলে সে কিছুই দেখতে পায় না তাহলে দরজার করা নাড়ল কে ঠিক তখনই সে রাহুলের ঘর থেকে গুনগুন গান গাওয়ার আওয়াজ শুনতে পায় মিমি ধীর পায়ে ঘুমন্ত মস্তিষ্ক নিয়ে সে রাহুলের রুমের দিকে গিয়ে যায় রাহুলের রুমের কাছে যেতেই আওয়াজটা যেন তার দিক বদলে নেয় এবার আওয়াজটা বাইরে থেকে আসছে সে বাইরে গেল কিন্তু বাহিরে যাওয়ার সাথে সাথেই আওয়াজটা মিলিয়ে গেল সে ঘরে ফিরার জন্য পেছনের দিকে তাকাতেই মিমির মাম্মাতা বোনের গলায় তাকে বিপরীত পাশ থেকে ডাকতে থাকে ওই মেয়েটার বয়স মাত্র পাঁচ এই কণ্ঠ শুনে নিদ্রা মহারানী মিমিকে ছেড়ে চলে যায় মিমি হঠাৎই সেই কণ্ঠকে তাড়া করতে শুরু করেন তারা করতে করতে সে বাড়ির পেছনে কখন যে চলে আসছে সে নিজেও জানে না যখন এসে পড়ে তখন তার হুশ নেই আবারও গান গাওয়ার গুনগুন আওয়াজটা শুনতে পায় সে আজ ততটা জোৎস্না ওঠেনি কালো মেঘ চারটাকে ঢেকে রেখেছে হয়তো এটাই জানান দিচ্ছে নেহার কথা হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে ওঠে সেই আবছা আলোয় মিমি দেখে কেউটা ছোট্ট বোনটাকে টেনে নিয়ে যাচ্ছে মাঠ বরাবর সাথে গুনগুন আওয়াজের তীক্ষ্ণ শব্দের গান আর কান্নার আওয়াজ গানটা আপন মনে হলেও এই রাতে মিমির শরীরে হিম প্রবাহের সৃষ্টি হচ্ছে মিমি অজ্ঞতা তাদের পেছনে যাওয়া শুরু করে কেন যেন মনে হচ্ছে ওকে বাঁচাতেই হবে নিজের জীবনে বিনিময় হলেও আর প্রকৃতিও তার সাথে নির্মম খেলা খেলছে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয়ে যায় মিমি দৌড়ে তাদের পেছনে যেতে থাকে ওই বাঁশঝাড়টা পার হতেই হাওয়া হঠাৎ করে যেমন একটা কুপির আগুন ধপ করে নিবে যায় ঠিক তেমনি চারপাশটা যেন শুনশান হয়ে গেল ঝড়ো বাতাস চিৎকার গুনগুন আওয়াজ আকাশে মেঘের গর্জন সব যেন থমকে গেল কিছুক্ষণ পর একটা বাজ উত্তর আকাশে ভেঙে পড়ে ঝাপসা আলো এসে নদীর ওপারে কারো উপস্থিতি বুঝতে পারে কে সে তা বোঝা যাচ্ছে না তবে অনুমান করা যায় এটা নেহা মিমির হালকা শীত শীত লাগছে বাতাসটা আবার শুরু হলো ভয়টা যেন দ্বিগুণ হয়ে গেল কিন্তু বাচ্চাটা কোথায় তাকে তো কোথাও দেখা যাচ্ছে না আবারও বিদ্যুৎ চমকায় মিমির নজর সাথে সাথে নদীর ওপারে চলে যায় না কিছু নেই হঠাৎ সেই গুনগুন গানের আওয়াজটা আবার শুরু হলো এবার শব্দটা আসছে তেঁতুল গাছের ওপর থেকে মিমি উপরের দিকে তাকালো দেখলো দুটি লাশ নিচের ডালে আর তিনটি লাশ

আমিও এভাবেই বলেছিলাম কিন্তু কেউ ছাড়েনি না ওই পশুরা আর না ওই আগুন কিচ্ছু ছাড়েনি তোকে মরতেই হবে এটা বলেই নেহা মিমির উপরে ঝাঁপিয়ে পড়ে মিমিকে টেনে নদীর দিকে নিয়ে যায় এরই মধ্যে সূর্য সেখানে চলে আসে তখন নেহা মিমিকে ছেড়ে সূর্যের দিকে এগিয়ে যায় নেহা সূর্যের গলা চেপে ধরে ঠিক সেই সময় সেখানে আরও একজন উপস্থিত হয় সে হলো রাহুল নেহা এসব বন্ধ করো তোমার যা সাহায্য লাগবে আমি করব কিন্তু তোমাকে এসব বন্ধ করতে হবে সবাইকে ছেড়ে দাও রাহুল আসতেই নেহা তুর্যকে ছেড়ে দেয় কি দোষ করেছিলাম আমি আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছিলাম কিন্তু তুমি তো শুধু আমাকে ব্যবহার করেই গেলে এটা তো আমার সাথে অন্যায় করা হলো তাই না কি হলো জবাব দিচ্ছ না কেন রাহুল আবার প্রশ্ন করতেই নেহা এক গগন বিদারি চিৎকার করে উঠল কাঁদতে শুরু করল সে বুকের জমে থাকা কষ্ট যেন সে বের করে দিতে চায় তারপর আস্তে আস্তে স্বাভাবিক হয় এরপর বলে তুমি সত্যি আমাকে ভালোবেসেছিলে কিন্তু আমার প্রতিশোধ নেওয়ার এই সুবর্ণ সুযোগ ছিল তাই আমি এমনটা করেছি এই ফাঁকে তুর্য পেছন থেকে গিয়ে নেহাকে মন্ত্র দ্বারা এক বোতলে আটকে নেয় কিন্তু নেহা বোতলে আটকে যাওয়ার আগে সে রাহুলের ঘাট ধরে বসে রাহুলের ঘাটটা ভেঙে যায় আর সেখানে রাহুলের মৃত্যু হয় এই দৃশ্য দেখে মিমি জ্ঞান হারায় দুই বছর পর মিমির বিয়ে হয়ে গিয়েছে একটা এক বছরের ছেলেও হয়েছে সে দেখতে অনেকটা রাহুলের মতো তার স্বামী বাহিরে গেছে সন্ধ্যা হতে না হতেই তার স্বামী ফিরে আসলো কে এসেছে মিমি জানে তার স্বামী ফিরে এসেছে তাও সে জিজ্ঞাসা করল আমি তুর্য হ্যাঁ মিমির বিয়ে তুর্যের সাথে হয়েছিল ওই দিন যখন মিমির জ্ঞান ফিরে সে জানতে পারে যে সে তার মামাতো বোনকে টেনে নিয়ে যেতে দেখেছিল কিন্তু ওটা আসলে তার মামাতো বোন ছিল না নেহা তাকে ভুলভাল দেখিয়ে বাঁশঝাটটার দিকে নিয়ে যায় তবে রাহুল সত্যি সত্যি মারা গেছে আগামীকাল মিমির বিয়ে এখন বিয়েটা যদি না হয় তাহলে কেউ সমাজে মুখ দেখাতে পারবে না সকলে তুর্যকে জোর দেয় বিয়ে করার জন্য তুর্য রাজি হয় নেহাকে গ্রামের বাহিরে বর্তমানে মিমিরা যেখানে থাকে সেখানে এক কবরস্থানে পুঁতে রাখা হয়েছে তবে কখনো কখনো সমস্যা হয় তবে সেটা নেহা করে না করে রাহুল তাই মিমি সবসময় জিজ্ঞাসা করে দরজা খোলে মিমি দরজা খুলল কিন্তু দরজার ওপাশে রাহুল দাঁড়িয়ে রয়েছে কি মিমি কেমন আছো এটা দেখে মিমি বেহুশ হয়ে যায় তবে তার ভাগ্য ভালো তার কিছুক্ষণ পরেই তুর্য বাসায় চলে আসে তুর্য সব বুঝতে পারে তাই সে মিমিকে একটা শক্তিশালী তাবিজ মিমির হাতে বেঁধে দেয় এখন আর কোনো সমস্যা হয় না তবে অনেক সময় নিশিরাতে শোনা যায় রাহুলের অতৃপ্ত আত্মার নিশি ডাক Animated stories best channel you ever seen Animated stories you are in a horror dream Animated stories you just take the bloody cream Go and get a popcorn and you're ready for the horror team Animated stories, best channel you ever seen Animated stories, you are in a horror dream Animated stories, you just ate a bloody cream Go and get a